রাস্তা কোথা দিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না কেউ আছো সামনে প্লিজ সাইড দাও ওর বন্যা হাস মর্নিং গুরু গুড মর্নিং ফ্রম তেজপুরা তোমাদের সকলকে স্বাগত আমাদের অ্যাডভেঞ্চারাস অরুণাচলের ফোর্থ এপিসোড আর আজকে ডেটটা হচ্ছে তিরিশে এপ্রিল দেখতেই পাচ্ছ আর টাইমটা হচ্ছে ঘড়িতে এখন সাতটা একুশ ছটা সাড়ে ছটার ভেতরে আমরা ঘুম থেকে উঠে গেছিলাম আর তারপর দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে আমাদের রোজ ম্যাডাম রেডি হচ্ছে তার সাথে সাথে আমি অলমোস্ট ফ্রেশন আপ হয়ে গেছি এবার জাস্ট একটু ওষুধ খেতে হবে কেন ওষুধ খাবো কালকে রাতের বেলা না আমার হালকা জ্বর এসেছিল হালকাটা ভালোই জ্বর এসেছিল তখন আমি একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম আর তারপরে মাঝরাতে হঠাৎ পেটে ব্যথা শুরু হয় তো এখন বিস্কিট খাবো আর মেট্রোজিল আর গ্যাসের ওষুধ খেয়ে নেবো কারণ বন্ধু আজকের জানিটা হতে চলেছে কিন্তু অনেক মজাদার অনেক অ্যাডভেঞ্চারাস আর তার মাঝখানে মাঝখানে আমি চাই না কোনো প্রবলেম আসুক আর এখন শরীর অনেকটা বেটার আছে বন্ধু আমাদের লাগেজ গোছাতে গোছাতে ঘড়িতে বেজে গেছে সাড়ে আটটা আর এই হোটেলটার নাম হচ্ছে হোটেল আদিত্য তাই তো তোমরা যদি তেজপুরে আসো অবশ্যই দেখো এর থেকে কম দামে এর থেকে ভালো হোটেল আর তোমরা পাবে না তো আমরা রাইডে বেরিয়ে আমাদের কাজ কি থাকে প্রত্যেকদিন সকালবেলায় কাজ হ্যাঁ মানে চেনটা লিউক করা তো চলো দেরি না করে চেন লুপটা করে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে ডাইরেক্ট মোটো ব্লগিং সেটা ওকে বন্ধু টাইম এখন ঘড়িতে নটা সাত আর ফাইনালি তেজপুর থেকে আমরা আমাদের জার্নি শুরু করলাম টুয়ার্স ভালুকপং বলছি ভালুকপং যেতে গেলে কোন দিকে যাবো ভালুকপং লেফট ওকে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে তেজপুর শহর আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে বমডিলা আর এরপরে তো আমরা পাহাড়ে উঠে যাবো সেই কারণে আমাদের কাছে ক্যাশ কিছু আছে আরও কিছু ক্যাশ তুলতে হবে তার জন্য এটিএম এও একটু দাঁড়াতে হবে ভাইয়া আগে এটিএম মিলেগা এটিএম এটিএম আগে মিলেগা ওকে ভাইয়া থ্যাংক ইউ আমাদের রাইট সাইডে এখন চলে এসেছে একটা পেট্রোল পাম্প এখানে সাতানব্বই টাকা লিটার পেট্রোলের দুই মার্কেট এখনো পুরোপুরি খুলিনি সেখানে আমরা সকালবেলা শুধু বিস্কিট আর জল খেয়ে জার্নিটা শুরু করলাম একটু পরে ভালুকপঙে পৌঁছে আমরা ওখানে কিছু খেয়ে নেবো যেটা ডিস্টেন্স এখান থেকে এখন দেখা যাচ্ছে ফিফটি নাইন কিলোমিটার ভালুকপঙের আর টাইম লাগবে এক ঘন্টা এগারো মিনিট বেরোনোর পর প্রায় দশ বারো কিলোমিটার আমরা বাইক রাইড করে ফেলেছি অলরেডি ঠান্ডা হাওয়া গায়ে লাগছে তার সাথে সাথে আজকের ওয়েদারটা তোমরা দেখতেই পাচ্ছ অতটা রোদ নেই মানে ক্লাউডি ধরতে পারো ওয়েদার ফাইল পোস্টে লেখা আছে বমরিলা এখান থেকে আর একশো সাঁত্রিশ কিলোমিটার ভালুকপং হচ্ছে ছত্রিশ কিলোমিটার তাওয়াং হচ্ছে তিনশো আঠেরো কিলোমিটার তাওয়াং কিন্তু বলতে গেলে অরুণাচলের একটা বিরাট বড় অ্যাট্রাকশন মানে ওই জায়গা থেকে অনেক বেশি অ্যাডভেঞ্চার করতে পারবো যাওয়ার পথে সেলা পাস পড়বে তো আমি খুব এক্সাইটেড তাওয়াং যাওয়ার জন্য তাওয়াং আমরা কালকে যাব সেটাই হচ্ছে প্ল্যান যতটা করা আমার তো যারা আমাকে নতুন দেখছো মনে করে কিন্তু আমাদের চ্যানেলটা বন্ধু সাবস্ক্রাইব করে দিও তার সাথে সাথে ভিডিওটা দেখার সাথে সাথে লাইক করে দিও বন্ধু এখন আমরা যাচ্ছি হচ্ছে বালিয়াপাড়া রিজার্ভ ফরেস্টের ভেতর দিয়ে আর এখান থেকে ভালুকপকের ডিস্টেন্স বাকি হচ্ছে আর পঁচিশ কিলোমিটার এখনকার সিন কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে অরুণাচল আসলে কিন্তু তোমরা অনেক গ্রিনারি দেখতে পাবে একটু আগে আমাদের ফোনে নেটওয়ার্ক উড়ে গেল জানতে পারলাম যে জিওতে নেটওয়ার্ক থাকবে না বাট এয়ারটেলে থাকবে আমার কাছে দুটো সিমই আছে তো এটা তোমরাও কিন্তু মাথায় রেখো যখন এখানে আসবে ভালুকপং আর বাকি মাত্র এগারো কিলোমিটার তার আগে আমরা এমন একটা জায়গায় দাঁড়ালাম এই জায়গাটার ভিউটা না অসাধারণ সেখানে আমি ভাবলাম যে ওপর থেকে যদি এই ভিউটা না দেখি না তাহলে না ফিল আসবে না তো বন্ধু তোমরা এখন ওপর থেকে এনজয় এনজয় করো এই সুন্দর জায়গাটা ভিউ তো পুরো আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে এই জায়গাটার ড্রোন শট আর আমরা এখানে মোটামুটি পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়েছিলাম ড্রোন আনানোর জন্য তার সাথে বাড়িতেও ফোন করে সবাইকে জায়গাটা দেখালাম আর তারপরে আবার আমরা আমাদের জায়গাটা শুরু করে ফেলেছি টুয়ার্স ভালুকপং ভালুকপং এখান থেকে ভাগি আর মাত্র nine point nine kilometre hello sir हम ভালুকপং भालुकपोंग पहुंच गए अच्छा कहाँ पे आप लोग वही आसाम না के जो चेक पोस्ट দেখতে পাচ্ছ ভালুকপংয়ের বাজার আর খুব তাড়াতাড়ি আমরা আসামকে বাই বাই করতে চলেছি বন্ধু এখান থেকে আমাদের চেক ইনটা করাতে হবে বন্ধু টাইম এখন ঘড়িতে দশটা উনচল্লিশ আর ফাইনালি সমস্ত পেপার ওয়ার্ক আমাদের ডান আর আমরা এন্টার করতে চলেছি অরুণাচল প্রদেশ আর প্ল্যানে একটু চেঞ্জ করেছি এখানে এই যে এই স্যারের সাথে পরিচয় হলো যে আমাদের পারমিট করে দিলেন তো তার নাম্বার তো শেয়ার করবোই উনি বললেন যে দিরাং চলে গেলে বেস্ট হবে রাস্তা ভালো আছে তো দিরাঙে ফোন করে আমরা এখন হোমস্টে কিন্তু বুক করে নিয়েছি আপনার কন্ট্যাক্ট ডিটেলস একটু শেয়ার করে দিন eight four one five eight five zero six zero six তোমরা এনার সাথে কন্ট্যাক্ট করে করে নিতে পারো পারমিট আমাদের সাড়ে তিনশো টাকা লেগেছে দুজনের তোমরা তো জানি পেটের অবস্থা একটু খারাপ ছিল সে কারণে এখানে এসে আমরা ভেজ থালি অর্ডার করেছি এই যে স্যালাড ডাল আর এই যে সবজি টাইম এখন ঘড়িতে এগারোটা কুড়ি আর এখান থেকে খাওয়া দাওয়া সেরে আমরা আমাদের জার্নিটা শুরু করছি আর তিন ঘন্টা চল্লিশ মিনিটে জার্নি দেখাচ্ছে bye bye Bhalukpong see you বড় বড় পাহাড় এখন দেখতে পাচ্ছি আর ফাইনালি তোমাদের ভাই এন্টার করে গেছে রোজকে নিয়ে কোথায় অরুণাচল প্রদেশ বাড়ি থেকে বেরিয়ে প্রায় বারোশো কিলোমিটার কমপ্লিট করার পর আমরা এরকম ভিউ দেখতে পাচ্ছি আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে এরকম ভাবে নদী এই নদীটার নাম হচ্ছে Kameng e K A M E N G Kameng river এটা সবে শুরু বন্ধু আমাদের সাথে জুড়ে থাকো আরো নেক্সট লেভেল কিছু দেখতে চলেছো এই সিরিজে ফার্স্টে আমি তোমাদের বলেছিলাম যে আজকে আমরা বমডিলা যাবো কারণটা ছিল যে আমরা ভেবেছিলাম হয়তো আজকে হয়তো ডিরাং আমরা পৌঁছাতে পারবো না রাস্তা হয়তো খারাপ থাকবে তো ডিফিকাল্ট হতে পারে জার্নিটা বাট এখানকার লোকাল মানুষের সাথে কথা বলে আমরা জানতে পারলাম যে না আমরা যেতে পারবো সেই কারণেই দিরাং যাচ্ছি কারণ দিরাং থেকে তাওয়াং যাওয়াটা অনেক ইজি হবে সব জায়গার এক একটা আলাদা রকম বিউটি আছে তেমন অরুণাচলের তো পুরোপুরি ডিফারেন্ট আমি কাশ্মীর গেছি লাদাখ গেছি আমি নর্থ বেঙ্গল সব জায়গা ঘুরেছি বাট লাইফে ফার্স্ট টাইম আমি অরুণাচল প্রদেশ আলাদা গ্রিনারি ভরা পাহাড় দেখতে পাচ্ছি সব চারিদিকে অ্যামেজিং অ্যামেজিং তোমরা ড্রিম ওয়াককে কিভাবে চেনো ড্রিম ওয়াককে চেনো তোমরা অ্যাডভেঞ্চার সবকিছুর জন্য আর এবার থেকে তোমরা এরকম অ্যাডভেঞ্চারাস রাইড দেখতে পাবে তার সাথে আমাদের নর্মাল লাইফও তোমরা দেখতে পাবে সেই কারণে আমি তোমাদের বলবো আমাদের নর্মাল যে সমস্ত ব্লগগুলো হয় ডেলি লাইফে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি যাতে মানে তোমাদের সাথে যে ভালোবাসা যে যেই সম্পর্কটা থাকে না সেটা যাতে বজায় থাকে কারণ সব সময় তো আর বেরোনো পসিবল হয় না ওয়েদার তার সাথে সাথে অনেক পরিস্থিতি থাকে যে কারণে কিছুদিন আগে পর্যন্ত আমি বেরোতে পারিনি বাট ফাইনালি দেখতেই পাচ্ছ এখন বেরিয়ে পড়েছি আর আপকামিং আরও এরকম অনেক প্ল্যান্স আছে যেগুলো দেখলে তোমরা পাগল হয়ে যাবে ভাববে যে না ড্রিম ওয়াক আবার ব্যাক করেছে দেখো পাহাড়ি নদীটা একবার দেখো আমি ইউটিউবে কয়েকটা ভিডিও দেখেছিলাম এক দু বছর আগে তখন কিন্তু রাস্তার কন্ডিশন একদম মানে বাজে ছিল একদম ভাঙা চড়ে ছিল এখন রাস্তা তোমরা দেখতে পাচ্ছ এতটা সুন্দর যাই না আগে কি দেখতে পাবো কিছু কিলোমিটার আসলাম তো তাই তোমাদের জানিয়ে দিলাম আর একটা জিনিস জানিয়ে দিই তোমাদের আমরা যে পারমিটের কাজগুলো করালাম না আমাদের কিন্তু ইজিলি হয়ে গেছে কোনো একদম চাপই হয়নি পারমিটের জন্য অনলাইন করার কোনো দরকার নেই বেকার বেকার বেশি টাকা লাগবে ওখানে এসে তোমরা করিয়ে নিও তোমাদের দু কপি ফটো আর তোমাদের আধার কার্ড থাকলেই হবে দেখো লেফট সাইডটা দেখো দেখতে পাচ্ছ এইগুলো দেখলে একটু ভয় লাগে দেখতে পাচ্ছ বন্ধু ওই গাছের ওপরে মেঘগুলো আলাদাই লাগছে দেখতে দেখতে তার সাথে সাথে এখন একটু রাস্তা খারাপ আস্তে আস্তে যাই এখান দিয়ে চলে এসেছে একটা সুন্দর পাহাড়ি ব্রিজ আউচ এই যে দেখো কি সুন্দর অ্যাকর্ডিং টু গুগল ম্যাপ আমরা দেখতে পাচ্ছি সামনে বেশ স্টিফ কিছু কর্নারিং রয়েছে তো সাবধানতার সাথে এই কর্নারিংগুলো আমরা ঠিকভাবে পাস করে যাই আমরা এখন একটু দাঁড়াচ্ছি একটা সুন্দর ভিউ দেখার জন্য রাইট সাইডের ভিউটা একবার দেখো কেমন লাগছে তোমার দারুণ লাগছে এত ফার্স্ট টাইম এরকম পাহাড়ে এসে এরকম সুন্দর সুন্দর অ্যাডভেঞ্চারাস ভিউ দেখে কেমন লাগছে আমি তো দেখতেই থাকছি এখান থেকে কয়েকটা ছবি তুললাম সেটা কিন্তু তোমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেলে দেখতে পেয়েই যাবে বন্ধু আমরা কি দেখি নর্মালি আমাদের কত উপরে মেঘ বাট এখানে দেখো রাস্তার মাঝখানে মেঘ মেঘের ভেতরে ঢুকতে চলেছি এখন আমরা রাইট সাইডে মেঘ লেফট সাইডে মেঘ চারিদিকে মেঘ এই দেখো হাত দাও হাত মেঘে টাচ করো মেঘে টাচ করো টাচ করো টাচ করো এরকম একটা জায়গায় আমরা আমাদের বাইকটা পার্ক করে এখানে দাঁড়িয়েছি আর সত্যি কথা বলতে জায়গাটা এতটা সুন্দর এরকম সিনিক বিউটি অনেক কমই দেখেছি আমরা রোজে কেমন লাগছে অরুণাচল প্রদেশে একবার বলো অডিয়েন্সকে জানাও যে তোমার কেমন লাগছে সিরিয়াসলি এতদিন পর্যন্ত মেঘ শুধু ওপরেই দেখতাম এবার চারি সাইডে নিজের চারি সাইডে মেঘকে দেখতে পাচ্ছি আর এই সাইড মানে এখানকার ভিউটা সিরিয়াসলি আমি কোনোদিনও ও যখন আমাকে বলছিল যে এরকম এরকম হবে আমি অতটা ইম্যাজিনও করিনি যে কেমন লাগবে দেখতে চারিপাশটা এখানে এসে সিরিয়াসলি মানে অন্য রকমই মনে হচ্ছে আর আমি কোনোদিনও এরকম কোনোদিনও ফিল করিনি তো আমার কাছে এটা টোটালি পুরোই নতুন বন্ধু টাইম এখন ঘড়িতে বারোটা আটত্রিশ আর ফাইনালি আমরা আমাদের জার্নিটা আবার কন্টিনিউ করলাম আর এখান থেকে এর ডিস্টেন্স হচ্ছে আর একশো দশ কিলোমিটার এটা একবার দেখো দেখো এত মেঘ এত কাছ থেকে এই ফার্স্ট টাইমই দেখছি বন্ধু আর এদিকে মনে হয় বৃষ্টি হয়েছিল সেখানে রাস্তা একটু ভিজে ভিজে রয়েছে আমাদের চারিপাশে রয়েছে ছোট্ট একটা গ্রাম পাহাড়ি গ্রাম কিরকম মায়াবী পরিবেশ এখানকার এখানেও কিন্তু ছোটখাটো হোটেল আমরা দেখতে পাচ্ছি এখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছে বাট আমরা আমরা দাঁড়াবো না কারণ মাঝখানে দাঁড়িয়ে অনেক ছবি তুলে নিয়েছি আর তেঙ্গা বলে একটা জায়গা আসবে সামনে যেটা এখান থেকে আর ফর্টি এইট কিলোমিটার এই ফ্ল্যাগগুলোর একটা গল্প আছে তোমরা জানো কিনা আমি জানি না তোমাদের তাও বলি এই ফ্ল্যাগের হাওয়া যদি তোমাদের গায়ে লাগে সেটা নাকি পবিত্র মানা হয় তো সেই কারণে বুদ্ধিস্টরা এরকমভাবে সব জায়গায় রাস্তায় প্রেয়ার্স ফ্ল্যাগ লাগিয়ে রাখে বন্ধু এতক্ষণ তো আমরা একদম ভালো রাস্তা দিয়ে আসছিলাম বাট এখন দেখো কেমন রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি এখানে আই থিঙ্ক রাস্তার কাজ চলছে জানি না গোপুরতে তোমরা কতটা বুঝতে পারো বাট রিয়েলিটিটা কিন্তু ভালোই অ্যাডভেঞ্চারাস আসতে কাকু এতদিন আমাদের বাইকটা একদম পরিষ্কার একদম ক্লিন ছিল বাট আজকের পর থেকে আমাদের বাইকে পুরো অ্যাডভেঞ্চারাস লুক ফিরে আসবে আমাদের অ্যাডভেঞ্চার বাইকের প্রপার যে লুক হয় আর কি পুরো একদম কাদা মাটি মেখে এক একার অবস্থা হয়ে যাবে বাইকের আর ওই লুকটাই আমার বেশি ভালো লাগে বন্ধু দেখতেই পাচ্ছ রাস্তা পুরো ভিজে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অনেকক্ষণ ধরে আমরা রাইডিং গিয়ার পরেই চালাচ্ছিলাম কারণ রাইডিং গিয়ার হালকা ওয়াটার রেজিস্ট্যান্ট হয় তো এখন ভাবছি আমরা রেইনকোটগুলো পরে নিই রেইনকোটে তো হাত পাচ্ছি না ভাই আসো আমার কাছে আসো এই রেইনকোটগুলো এতটা টাইট হয় আর টাইট না হলেও জল ঢুকে যাবে সেই কারণে একা একা প্রত্যেকটা অসুবিধা হয় দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য সব প্রোটেকশন নিয়ে নিয়েছি ফোনটাও এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি এই দেখো রাস্তার সাইডে চলে এসেছে একটা সুন্দর ওয়াটারফল আর বৃষ্টির মধ্যে বেশিক্ষণ দাঁড়াবো না বেরিয়ে যাই আর আমরা পুরো মেঘের ভেতর দিয়ে রাইড করছি পুরো ঘন মেঘ যাকে বলে আমাদের থেকে বেশি দূরের কিছু দেখতেই পাচ্ছি না সবই সাদা সাদা দেখতে পাচ্ছি গাড়ির স্পিডও এখন কমে গেছে কুড়ি তিরিশে বাইক চালাচ্ছি আস্তে আস্তে ভিডিও শুরুতে আমি তোমাদের বলেছিলাম শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল এতক্ষণ ঠিকই ছিল এখন একটু শরীরটা একটু খারাপ লাগছে ঠিক হয়ে যাবে সব বন্ধু তোমাদের ভিডিও শুরুতে বলেছিলাম না অ্যাডভেঞ্চার দেখাবো দেখতেই পাচ্ছ এটাই হচ্ছে অ্যাডভেঞ্চার টানেলের কাজ চলছে নেচিফু টানেল এটা কিছুদিন বাদের থেকে হয়তো চালু হয়ে যাবে এখন আমাদের এই রাইট সাইডের এই রাস্তা ধরেই যেতে হচ্ছে সবগুলো গাড়ি বেরোলো তারপরে আমরা যাচ্ছি বাবারে কেউ কি তোমরা কোনো দিন এরকম জিনিসটা ফিল করেছো সিরিয়াসলি একটা অদ্ভুত অভিজ্ঞতা আমাদের সামনে যে কি আছে আমরা সেটা দেখতেই পাচ্ছি না দেখি বাইকের লাইটটা জ্বালিয়ে দিই কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট নাথিং রাস্তা কোথা দিয়ে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না ও তেরি এবার কোন দিকে যাব আমরা দাঁড়া সোজাই যেতে হবে ওই যে সামনে একটা গাড়ি যাচ্ছে আমাদের ওই গাড়িটাকে ফলো করতে করতেই যাব আমরা ওই গাড়ির লাল আলোটা দেখতে পাচ্ছি ওইটা দেখবো আর এগোবো বন্ধু তোমরা দেখতেই পাচ্ছ রাস্তা কিন্তু অনেকটাই ক্লিয়ার এখন মানে তেমন ক্লাউড নেই ক্লাউড যা আছে ওপরে আর এখনকার রাস্তাটা একবার দেখো এরপরে একদম এঁকে বেঁকে এরকমভাবে নিচে নেমেছে সেখানে দাঁড়িয়ে একটু আমরা দেখছিলাম এই জায়গাটার ভিউটা একটু এনজয় করছিলাম এখন ঘড়িতে দুটো বারো দেখতেই পাচ্ছ বৃষ্টিপাত এখন তেমন কিছু নেই ওয়েদার অনেকটাই ক্লিয়ার আর সামনে এই যে গেটটা কতটা না সুন্দর তোমরা দেখতে পাচ্ছ বল অফ ফায়ার ডিভিশন লেখা এখানে আর এখানে একটু আমরা দাঁড়িয়েছি এখান থেকে আর একাত্তর কিলোমিটার মতো বাকি দিরাঙের ডিস্টেন্স তো ভাবছি একটু জল খাই জল খেলে আমার একটু শরীরটা ঠিক লাগবে শরীরটা ঠিক বলতে গেলে এখন অনেকটাই ঠিক তাও পেটের মধ্যে মাঝে মাঝে ডুক ডুক ডুক ডুক করে উঠছে ম্যাডাম কেমন লাগছে আপনার খুব ভালো খুব ভালো খুবই ভালো লাগছে আমার রোজের সাথে এরকম পাহাড়ে এসে ফার্স্ট হ্যাঁ। টাইম আমরা এরকম ভাবে একসাথে পাহাড়ে এসেছি আমি তো ফার্স্ট টাইম পাহাড়ে এসেছি আর ফার্স্ট টাইম মানে ওর সাথে আর গুরু দেখতেই পাচ্ছ আমরা কিভাবে বোতলটা রেখেছিলাম এটা হচ্ছে ইজি টু ইউজ এটা কি ইজি টু ইউজ এক্স্যাক্টলি এই যে হলো আর খেয়ে নাও আমি জাস্ট ওয়াটার ব্রেক কমপ্লিট করে আমরা শুরু করলাম আমাদের জার্নি টাইম বন্ধু এখন ঘড়িতে দুটো আটত্রিশ আর আমরা এখন এসে পৌঁছেছি তেঙ্গা ভ্যালি বলে একটা জায়গাতে যেখানে কিন্তু এসবিআই ব্যাংক থেকে শুরু করে অনেক রেস্টুরেন্টও রয়েছে তো এতক্ষণ যতগুলো জায়গার ভেতর দিয়ে আমরা আসলাম তার মধ্যে এই জায়গাটা অনেকটা বড় সড়ো এই তো এখানে পেট্রোল পাম্প আছে এখানে পেট্রোল পাম্পও তোমরা পেয়ে যাবে জায়গাটা একবার দেখো মেনলি এখান থেকে রাস্তায় ধস নেমে গেছে সে কারণে রাস্তাটা এরকম শুরু হয়ে গেছে আর আমাদের উপরটা একবার দেখো তাড়াতাড়ি পালাই এখান থেকে ভয় লেগে যায় ভাই এগুলো দেখলে আর বন্ধু এখন আমার শরীরটা অনেকটা ভালো লাগছে জল খাওয়ার পর সামনে রয়েছে জ্যাম বাইকে বলে এরকম রাস্তা দিয়ে বেরোনো পসিবল পুরো একদম ফাঁক ফোঁক দিয়ে বেরিয়ে গেছি আমরা বন্ধু দেখতেই পেলে ধরে নিলাম এখন আমরা দিরাঙের রাস্তা আর একটু আগে রাস্তা ভাগ হয়ে গেল একদিকে বমডিলার দিকে আর এদিকে দিরাং দিরাং হচ্ছে এখান থেকে ফর্টি নাইন কিলোমিটার এরকম কার্ভি রোড ধরে আমরা উঠছি দিরাঙের দিকে ভালোই হাইট গেন হচ্ছে বুঝতে পারছি পুরো রাস্তা এরকম চড়াই আর বন্ধু আমাদের সামনে দিয়ে এখন আসছে ওয়াও বিএমডাব্লিউ টুয়েলভ ফিফটি আর সব সুপার বাইক আস্তে ও ও ও সাউন্ড লাইফ একদিন চাই শুনলে কেমন লাগলো সাউন্ড এটাই হচ্ছে সুপার বাইকের সাউন্ড আর সত্যি বন্ধু নীল আকাশ দেখলে তো তোমরা জানি তোমাদের ভাইয়ের মনটা খুশি খুশি হয়ে যায় তো এটাই প্রে করো যাতে আপকামিং যেই দিনগুলো আমরা এখানে থাকবো অরুণাচল প্রদেশে আমরা যেন নীল আকাশই পাই এরকম ক্লিয়ার ওয়েদার পাই তাহলে আমরা যেমন মজা পাবো তেমন তোমরাও মজা পাবে এখন আমরা যেই রাস্তা দিয়ে যাচ্ছি না এখানকার টেম্পারেচার নয় নয় করে তো সাত আট ডিগ্রি হবেই মানে অনেকটাই কম লিটারেলি আমার হাতের ভেতরে কাটা দিচ্ছে এতক্ষণ ফাঁকা রয়েছে তো বন্ধু এই রাস্তাটা একবার দেখো বাপরে বাপ ঠান্ডা হাওয়া দিচ্ছে এই ফ্ল্যাগগুলো দেখলে আই হোপ তোমরা বুঝতে পেরেই যাবে কতটা জোরে ঠান্ডা হাওয়া দিচ্ছে এখানে কি লাগছে জায়গাটা দেখো আমি স্লো করছি গাড়িটা কিভাবে মেঘ ঘুরে বেড়াচ্ছে রাস্তার উপর দিয়ে বাপ রে বাপ আজকের ব্লগে কি দেখাতে পেরেছি জানি না বাট বিভৎস মেঘ দেখাতে পেরেছি বস দেখো আবার রাস্তার সামনেটা পুরো মেঘে ঢেকে গেছে এ তো আগের থেকেও বাজে অবস্থা জাস্ট হর্ন মেরে মেরে এগোচ্ছি কেউ আছো সামনে প্লিজ সাইড দাও সর্বনাশ কিচ্ছু দেখা যাচ্ছে না জাস্ট নাথিং এখন ওয়েদার কিন্তু অনেকটা ক্লিয়ার আমরা দেখতে পাচ্ছি আর সূর্য দেখা যাচ্ছে পুরো সাদা লাগছে সূর্যটা মেঘের মাঝখান দিয়ে মেঘের ফাঁকা দিয়ে পাহাড়ি ওই জঙ্গলের উপরে আলো পড়ছে চোখে তো দুর্দান্ত লাগছে জানি না গোপ্রতে কতটা ভালো লাগছে বাট রিয়েলিটি হেভেন বন্ধু হেভেন বন্ধু টাইম এখন ঘড়িতে সাড়ে চারটে আর দিরাং আমাদের ওয়েলকাম জানাচ্ছে ওয়েলকাম টু দিরাং তো এখন ফার্স্টে আমাদের হোমস্টে যে ওনার তাকে ফোন করতে হবে কোথায় যে হোমস্টেটা সেটা তো আমরা জানি না তো এই যে জায়গাটা আমরা এখন এসে পৌঁছেছি এটা হচ্ছে দিরাং বস্তি সামনে দিরাং টাউন আছে তো সেই টাউনে পড়বে আমাদের হোমস্টে দিরাং ঢোকার আগে একটা পেট্রোল পাম্প পেয়ে গেলাম আমরা তো ভাবছি এখান থেকে ফুয়েল আপটা করিয়েই নিই এখানেও বন্ধু পেট্রোলের দাম ছিয়ানব্বই টাকা লিটার ফাইনালি আমরা আমাদের হোমস্টে খুঁজে পেলাম টাইম এখন ঘড়িতে পাঁচটা সাত এরকম একটা লোকেশানে আজকে আমরা থাকবো আমি জাস্ট ভেবে অবাক হয়ে যাচ্ছি কালকে সকালবেলা এখান থেকে যা ভিউ হবে না বস নেক্সট লেভেল তো সেই ব্লগটা দেখতে গেলে যারা নতুন দেখছো মনে করে কিন্তু সাবস্ক্রাইব করে নিও কারণ নেক্সট ব্লগে তো আসতেই হবে কারণ এখান থেকে ওড়াবো ড্রোন আর ড্রোন ভিউ দেখাবো এই জায়গাটার আর দেখিয়ে দিই এই যে হচ্ছে বাথরুম এই যে হচ্ছে রুম আর রুমের রেন্টটা শুনবে আটশো টাকায় রুম পেয়ে গেছি ভাই আমি ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিয়ে দেবো তোমরা কন্ট্যাক্ট করে চলে আসতে পারো তার সাথে সাথে রুম থেকে বেরোলেই এরকম ভিউ ও লাভলি তো চলো আমরা একটু ফ্রেশন আপ হই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে হোমস্টেতে এসে আগে আমরা বলে দিয়েছিলাম খাবারের কথা সে কারণে দেখতেই পাচ্ছ সামনে চলে এসেছে ব্রেড অমলেট আর তার সাথে সাথে আমাদের চা এই চা পড়ে গেল আর বন্ধু আজকে টেম্পারেচার তোমাদের দেখিয়ে দিই যেখানে আমরা আছি দশ ডিগ্রি টেম্পারেচার এখন আর রাত বাড়ার সাথে সাথে কিন্তু টেম্পারেচার আরও কমে যাবে সত্যি বন্ধু এই দিনগুলো খুবই মিস করছিলাম আমি যখন বাড়িতে ছিলাম পাহাড়ে এসে এরকম ঠান্ডার ভেতরে চা খাওয়ার মজাটা কিন্তু পুরোপুরি আলাদা আর এই যে আমাদের ব্রেড অমলেট একটু ডিফারেন্ট ওয়েতে করে বাট খেয়ে দেখি কেমন লাগে গুড গুড গুড কেমন লাগছে আপনার খুবই ভালো আর খুবই ঠান্ডা তো চলো দেরি না করে প্লেটটা ফাঁকা করি তারপরে কথা হচ্ছে তোমাদের সাথে একটু তো অ্যাক্টিং করতে হয় ভিডিওতে নাহলে কি আর হয় তুমি দেখতেই পাচ্ছ একদম টুপি পরে সোয়েটার পরে একদম ফ্রেশন আপ হয়ে বসে পড়েছি আর এখানে আমাদের পাওয়ার হাউস বানিয়ে ফেলেছি সাথে ল্যাপটপও অন করে ফেলেছি এখন এডিট করতে বসবো টাইম হচ্ছে ঘড়িতে এখন সাতটা একুশ আর আমাদের হোমস্টেতে বলে দিয়েছি যে আমরা ভেজ থালি খাবো কারণ আমরা ঠিক করেছি এরপর থেকে নো চিকেন বাইরে পাহাড়ের ওপরে নিচে নেমে খাবো ভালো খাবার দাবার বাট উপরে যতক্ষণ থাকবো একদম নর্মাল একদম নর্মাল খাবার দাবার ভেজ থালি খাবো চলো আপাতত আমি কিছুক্ষণ এডিট করে নিই মোমেন্টস লেটার এই আইও রেডি ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছ বন্ধু এর অবস্থা থেকে বুঝতে পারছো কতটা ঠান্ডা বাইরে তো এখন ঘড়িতে বাজে হচ্ছে নটা আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে খুব ঠান্ডা লাগছে হ্যাঁ ঠান্ডা তো লাগছে বাইরে বেরিয়ে ঠান্ডা লাগছে ঘরে এতক্ষণ ছিলাম বুঝতে পারছিলাম না কম্বলের ভেতরে তো বন্ধু দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এই যে আমাদের হোমস্টের কিচেনে পুরো একদম ঘরের মতো ব্যাপার এখানে পাশে রান্না হচ্ছে আর এখানে হবে আমাদের ডিনার হচ্ছে আমরা কোথায় থাকি সেখানে কেমন ঠান্ডা পড়ে আর এখানে কেমন ঠান্ডা আমি ফার্স্ট টাইম এরকম কিছু এক্সপিরিয়েন্স করছি আর কালকেও বললো যে কালকে যেখানে যাবো ওখানে এর থেকে বেশি আরও মানে আরও টেম্পারেচার কম থাকবে আমাকে হাফ দেখা যাচ্ছে হাফ দেখা প্রচণ্ড ঠান্ডা লাগছে করোনা আমি নাহলে রুম পর্যন্ত যেতে পারবো না দৌড়ো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দিরাঙের খাবারের এক্সপিরিয়েন্স এই যে চলে এসেছে আমাদের ডাল হ্যাঁ, আলুর সবজি এটা নিয়ে নিই এই যে চলে এসছে আমাদের অমলেট তো চলো দেরি না করে খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে বন্ধু টাইম এখন ঘড়িতে সাড়ে নটা আর ফাইনালি আমাদের ডিনার হয়ে গেছে কমপ্লিট আর তোমার কেমন লাগলো বলো এখানকার খাওয়া দাওয়ার না বেশ ভালোই ছিল ওর যেহেতু পেটটা খারাপ তো আমরা রিস্ক নিলাম না যে চিকেন টিকেন খাওয়ার জন্য ভেজ থালি খেলাম না সিরিয়াসলি খুব ভালোই লাগলো আচ্ছা একটু চালটা একটু শক্ত হয় পাহাড়ে এগুলো হ্যাঁ। হয় পাহাড়ে এর আগেও আমি খেয়েছি তো চালটা একটু শক্ত হয় বাট নর্মাল ব্যাপার আর বাকি আমরা কিন্তু সাথে অনেক জল নিয়ে চলে এসেছি মানে দু আড়াই লিটার জল নিয়ে চলে এসেছি বিকজ পাহাড়ে আসার না বডিটাকে একটু হাইড্রেটেড রাখা দরকার মানে পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া দরকার খাওয়া দরকার এক্স্যাক্টলি কারণ আজকে আমাদের সারাদিনে তেমন একটা জল খাওয়া হয়নি তো সেটা সারাদিনে মনে হয়নি কারণ এত কিছু দেখছিলাম এত কিছু এনজয় করছিলাম রুমে এসে তখন মনে হচ্ছিল যে না একটুখানি বডিটা হালকা ছেড়ে দিয়েছি বডিটা ছেড়ে দেওয়ার থেকে বড় কথা হচ্ছে যে আমাদের মাথা ব্যথা করছিল আর মাথা ব্যথার কারণটা হচ্ছে সেই জলই তো তোমাদেরকে আমি এটাই বলবো যে তোমরাও পর্যাপ্ত পরিমাণে জল খেয়েও পাহাড়ে আসলে আমরা তো নিয়ে এসেছি আমরা এসেও খেয়েছি আর এখনো ঘুমানোর আগেও খাবো আর বাকি তোমরা যাওয়ার আগে ভিডিওটাতে কিন্তু মনে করে লাইক করে যাওয়া যারা আমাদের নতুন দেখলে আমাদের চ্যানেল ফার্স্ট টাইম ভিজিট করলে তাদেরকে একটা কথাই বলবো বন্ধু এসেছো যখন সাবস্ক্রাইব করেই যাও আর বাকি চলো দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে till then stay safe and dream up dream big চলো বাই বাই